সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের একটা সুখবর দিতে যাচ্ছি আমাদের আশিক ইসলামিক টিভি এই চ্যানেলটি মনিটাইজ হয় প্রায় আজ থেকে পাঁচ মাস আগে বাট আমাদের যে কাঙ্ক্ষিত যে লেটারটা আসার দরকার ছিল যেটা পিন ভেরিফাই ছাড়া আর কি ইউটিউব থেকে যে ইনকামটা হয় সেটা আমরা নিয়ে আসতে পারি না এক একটা ইউটিউবারের জন্য এটা কিন্তু একটা বিশাল একটা বড় পাওয়া আর যে ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্সের যে পিন ভেরিফিকেশন যেটা করতে হয় ওই লেটারটা তার হাতে পাওয়া পর্যন্ত এটা তার কাছে খুবই একটা বড় একটা প্রসেস কিন্তু থাকে যতক্ষণ পর্যন্ত সে এই জিনিসটা না পায় ততক্ষণ কিন্তু যে তার ভিতরে একটা অন্য একটা জিনিস কাজ করে বা ইউটিউব নিয়ে কাজ করা অনেকটা আগ্রহ কিন্তু কমে যায় তো সিম্পলি আমারও সেটা হয়েছিল যে অনেকদিন হয়তো আপনাদের মাঝে ভিডিও দিয়ে অফ করে দিয়েছিলাম মাঝে দু একটা ভিডিও দিয়েছি মনিটাইজ হওয়ার পর থেকে তো আলহামদুলিল্লাহ গতকালকে আমার ইউটিউব অ্যাডসেন্স লেটারটা চলে এসেছে সবার দোয়াই তো আজকে আমরা এটা ভেরিফাই করব এবং ইনশাল্লাহ আমরা এই সপ্তাহ থেকেই ইউটিউবে কন্টিনিউ হয়ে যাব এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলি তো আমরা এই সিডিটা এখন আপনাদেরকে খোলা দেখাবো আমরা কিভাবে খুলি এবং কিভাবে ভেরিফাই করি একদম ফুল প্রসেসটাকে আপনাকে দেখাবো তো চলুন নক্সিং করে ফেলি ওকে তো আমরা এখন এটাকে কেটে ফেলি তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো এই দিক থেকে এটা খুব সাবধানে কাটতে হবে তো আমিও প্রথম তো আস্তে আস্তে করি আর কি অনেক ভালোভাবে দেখে এই কাজটা কিন্তু করবেন ভেরিফাই করার সময় অবশ্যই এটা এই করবেন তো এই পেজটাই আমরা কাটতে হবে এটা এখান থেকে এইটাও কাটতে হবে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ সিম্পল আমাদের এটাও কাটতে হবে কারণ এই পাশে আমাদের ইয়ে আছে হ্যাঁ? তো আমরাও এইটাও কেটে ফেলি ওকে তো এর ভিতর কি আছে এটা আমি দেখাবো না আপনাদেরকে ও এর ভিতরে কি আছে আমি আপনাদেরকে এভাবে দেখাবো না আমি আমার নাম্বারটা ধরে রাখি এই যে এর ভিতরে তেমন কিছুই নাই জাস্ট আপনার পিন নাম্বারটা আছে এই যে এখানে দেখছেন একটা পিন নাম্বার এটাকে আপনাকে দিতে হবে এই আর কি এটা তাছাড়া এটার ভিতরে তেমন কিছুই নাই এই তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে আপনাদেরকে সেখান থেকে দেখাচ্ছি যে কীভাবে আমরা এটা ভেরিফাই করি ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসছি এখান থেকে আমি আমার পিনটা আর কি ই করব সো আমরা এই যে জায়গা থেকে যাচাই করুন এখানে ক্লিক করি আমাদের পিনটি এখানে বসাই দিতে হবে সো দেখেন আমাদের এখানে পিনটি বসাতে হবে এখন আমরা এই পিনটি একটু হেড করে বসাবো এবং এক কথায় এটা খুবই দেখে শুনে আপনাদেরকে বসাতে হবে তো আমরা আমাদেরটা বসাই দিই তো বারবার দেখে নেবেন এটা আচ্ছা এদিকে সাবমিট লেখা থাকবে যাদের ইংলিশ করা থাকবে আমার হয়তো বাংলা করা আমি এটা ঠিক করতে পারছি না বক্ষণে তো যাই হোক আমি এটাই করে দিলাম আমার পেনটা আমি ভালো মতন বসিয়ে নিয়েছি এবং বারবার দেখে নিয়েছি সো আপনারাও এটা দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখান থেকে যদি আমরা এটাকে বেশ করুন এখানে ক্লিক করে দিই বা সাবমিট লেখা থাকবে আপনাদের তো সাবমিটে যদি ক্লিক করে দিই তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের আমরা আবার একটু দেখে নিচ্ছি বারবার দেখে নেবো যেহেতু কোনো সমস্যা যাতে না হয় যদি প্রবলেমটা হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু যে ব্যান্ড হয়ে যাবে তিনবারের মাথায় ওকে তো আমরা এই করে দিলাম তো আমাদেরটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মনে হয় হয়ে গেছে তারপর আপনাদের কাছে এই যে লেখাটা থাকবে সো আপনারা যে কাজটা করবেন সিম্পলি এখানে একটা রিলোড দেবেন রিলোড দেওয়ার পর দেখবেন যে ওইটা আর নাই সো আপনাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে গেল এই দেখেন আমাদের ওখানে কিন্তু কারো এটা নাই দেখতে পারলেন আমরা পিনটা ভেরিফাই করে ফেললাম আলহামদুলিল্লাহ লাস্ট আমাদের একটা নোটিফিকেশন আসছিল এখানে দেখেন যে আপনার পিন যাচাই করার জন্য আপনার কাছে এক মাসেরও কম সময় আছে না হলে আপনার বিজ্ঞাপন ইউনিটগুলি ইউনিটগুলি বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করে দেবে সো আমি এটা আগে দেখিনি আজকে হঠাৎ করে দেখলাম তো যাই হোক আমরা কিন্তু যে লাস্ট পেয়ে গেছি আমাদের অনেক দেরি হলো এটা পেতে তারপর আমরা এটা পেয়ে গেছি আর আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি যে যে সময়টায় আমাদের পিন না পেলে অসুবিধা হতো আমরা ঠিক সেই সময়টায় পেয়ে গেছি তো এখান থেকে ইউটিউবে নিয়মিত হব এবং ইনশাল্লাহ আপনারা যারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন সামনে আপনাদের জন্য অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতেছি এবং এই চ্যানেলে আমি আরও নতুন নতুন কিছু অ্যাড করব তো আপনারা সামনে দেখতে পারবেন সামনে আমি অন্য একটা ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কথা বলবো ওকে তো সবাই ভালো থাকবেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর যারা নতুন আছেন এই চ্যানেলটা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যে কথা বলতে ভুলে গেছিলাম তো সবাই ভালো থাকবেন ওকে তো বাই